মাতৃভাষা রাষ্ট্রভাষা বাংলা চাই বাংলা চাই আমাদের দাবি আমাদের দাবি সালাম লিখেছে মা রফিক লিখেছে মা সালাম লিখেছে মা রফিক লিখেছে মা বরকত লিখেছে মা আমরা পারিনি তাই তাদের ত্যাগের দান কখনো ভুলে যাব না আমরা পারিনি তাই তাদের ত্যাগের দান কখনো ভুলে যাব না পিচ ঢালা পথটা রক্তে হলো লাল লাল হলো শিমুলের ফুল রক্ত চূড়ার ডালে বর্ণমালা দোলে অ আ ক খ যার নাই তুল পিচ ঢালা পথটা রক্তে হলো লাল লাল হলো শিমুলের ফুল রক্ত চূড়ার ডালে বর্ণমালা দোলে অ আ ক খ যার নাই তুল সারেগা রেগা মা সারে গা রে গা মা পা মা পাধা পাধানি ধানিসা সালাম লিখেছে মা রফি লিখেছে মা বর কত লিখেছে মা আমরা পারিনি তাই তাদের ত্যাগের দান কখনো ভুলে যাব না আমরা পারিনি তাই তাদের ত্যাগের দান কখনো ভুলে যাব না রক্ত তেরা চোরে এই যে লিখা নাম সবুজের মাঝে লাল বিন্দু বিশ্ব অবাক দেখে জীবন বাজি রেখে রুচে যায় চেতনায় মহাসিন্ধু রক্তের আচরে এই যে লিখা নাম সবুজের মাঝে লাল বিন্দু বিশ্ব অবাক দেখে জীবন বাজি রেখে রুচে যায় চেতনায় মহাসিন্ধু সানিধা নিধা পা সানিধা নিধা পা ধাপা মা পামাগা মাগারে গারে সা সালাম লিখেছে মা রফিক লিখেছে মা কত লিখেছে মা আমরা পারিনি তাই তাদের ত্যাগের দান কখনো ভুলে যাব না আমরা পারিনি তাই তাদের ত্যাগের দান কখনো ভুলে যাব না আমরা পারিনি তাই তাদের ত্যাগের দান কখনো ভুলে যাব না Oh